নিচ্ছেন অর্থ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শামসুলগ্রাম বীর ধর্ম সেই দেশ তত তাড়াতাড়ি তত বেশি উন্নত হয় এই জিনিসটি উপলব্ধি করে আমরা যখন একাত্তর এটি চারতলা হবে চারতলার সাথে পুরানো গার্লস স্কুলের সাথে যে একটা ভবন এটা